আস্তে আস্তে মৃদুভাবে মোমেনদের রুহ কবচ করে অর্থাৎ কসব সেই সব ফেরেস্তাদের যারা আত্মার বন্ধনকে খুলে দেয় কসব সেই সকল ফেরেস্তাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে কসম সেই সকল ফেরেস্তাদের যারা দ্রুততায় পরস্পর প্রতিযোগিতা করে বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না মনে যাব আমরা এই যে নামাজগুলা ছাড়তেছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন সবার আগে যে আমলের হিসাব চাইবেন সে আমল কি সে আমল কি তো মরার পরেই যে হিসাব চাওয়া হবে এই ভয়টা থাকলে আমরা নামাজ ছাড়তাম কথা কন না কেন নামাজ ছাড়তাম নামাজ ছাড়বে না কথা বললেন না কেন অনেকে রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজে আসেন আপনার এই ওয়াজে কোনো ফায়দা হবে না নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না আরে আপনার যে ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না এই ইমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না নামাজ নামাজ আমরা সমাজের দায়িত্ব পাইলে আমরা চুরি ডাকাতি করতাম দায়িত্ব পাইলে চুরি চামারি শুরু ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে ছোট্ট ঘটনা বলবো পরকালের ভয় কিভাবে মানুষকে দায়িত্ব সচেতন করে অমর রাদিয়াল্লাহ তিনি যখন অর্ধ দুনিয়া শাসন করেছেন অর্ধ দুনিয়া তিনি কি করেছেন দুনিয়ার অর্ধে তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন সেই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট আর কারেন্ট ছিল এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করছে আসতে পারি তিনি বললেন না দাঁড়া এদেরকে দরজায় দাঁড় করাইয়া তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়া নিভালেন এরপরে নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন তারপর বলেন আসো ভেতরে আসো এরা ভেতরে ঢুকে বলল আমিরুল মিনিন প্রেসিডেন্ট সাহেব আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল এটা নিভাই দিলেন কেন নিভাইয়া আরেকটা জ্বালাইছেন কেন তিনি বললেন দেখো তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি ভাবলাম তোমরা তো আমার আত্মীয় রিলেটিভ তোমরা ঘরের ভেতরে ঢুকলে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাই বলবে বেশি এজন্য চিন্তা করলাম রাষ্ট্রের টাকা জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে জনগণের সম্পদ নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে আর পরকালে আমার আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে এই ভয়টা যখন আমার কলিজায় আসলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফুদিয়া নিভাইয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া এখন তোমাদের সঙ্গে কথা বলতেছে পরকালে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি নেতার ভেতরে থাকতো তাহলে এরা দেশের আর জনগণের সম্পদ লুটপাট করে এরা বিদেশে বেগম পাড়া বানাতো না এবং দেশের টাকা বিদেশে পাচার করতো না এদের কলিজার ভেতরে পরকালের ভয় কিসের অভাবে এই দেশে সম্পদের তো অভাব নাই মিডিল ইস্টের দেশ মধ্যপ্রাচ্যের এরাবিয়ান ছোট ছোট দেশগুলো যারা সত্তর আশি বছর আগে মরুভূমিতে উট চালিয়ে যাযাবরের মতো জীবনযাপন করেছে এরা আজ উন্নতি অগ্রগতির শীর্ষে চলে গিয়েছে যে কাতারে বিশ্বকাপ হলো ছোট্ট একটা দেশ কাতার দুবাই আমিরাত আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের ছোট ছোট এরাবিয়ান দেশগুলো এরা কোন জায়গায় চলে গেছে ষাট সত্তর বছর আগে এরা যাযাবর ছিল বেদুইন জাত ছিল এরা এত উন্নতি অগ্রগতি করছে কেমনে আপনারা চালাকি করে উত্তর দিবেন হুজুর এদের দেশে তো তেল আসে গ্যাস আছে এই জন্য উন্নত হয়ে গেছে আরে আমাদের দেশে যেরকম চুরি চামারি হয় আমাদের দেশেও এরকম তেল আর গ্যাস থাকলে এই চোরেরা চুরি করে বিদেশে আরো বেশি বেশি বাড়ি মানাইত এই দেশে কি সম্পদের কমতি আছে নাকি হ্যাঁ এই দেশের মাটি সোনার মাটি এদেশের মাটিগুলো সোনার মাটি যা ফেলেন দেখবেন তা হয়ে যায় এত ফসল হয় এদেশে আমার বাড়ি সিলেটে সিলেটে আছে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি এই দেশে সম্পদের এত খনি থাকা সত্ত্বেও দেশটা এগিয়ে যাচ্ছে না কেন কারণ সব সম্পদকে লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে চুট ডাকাইতের খনি এই চোর আর ডাকাতদের হাতে দায়িত্ব না দিয়ে অমর ইবুল খত্তাবের উত্তর সুরী কোরআনওয়ালা ইসলামওয়ালা তাকওয়াবান লোকদের হাতে দায়িত্ব দিলেই সমাজে শান্তি সুখ আর সমৃদ্ধি নেমে আসবে এজন্য আল্লাহর কিতাবের দরকার আছে না নাই কোরআনের শাসনের দরকার আছে কোরআনের শাসন ছাড়া সুখ আসবে শান্তি আসবে বাংলাদেশে তো ওয়াজ মাহফিল অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ওয়াজ মাহফিল দিয়ে বলেন তো সারা দেশের সামষ্টিকভাবে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করা যাবে কিছু কিছু মানুষ হেদায়াতে আসবে কিন্তু সব জায়গায় একসাথে বন্ধ হবে কিন্তু যদি কোরআনের বিধান কায়েম করে রাষ্ট্রীয়ভাবে আদেশ দেওয়া হয় এখন থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ একটা আদেশ দেওয়া মাত্রই দেখবেন এক যুগে অন্যায় বন্ধ হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআনকে পাওয়ারের জায়গায় রাখতে নবীজি এই কোরআন আসার আগ পর্যন্ত চেষ্টা করছেন শান্তি আনা আনতে পেরেছেন যখন নবীজি মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করলেন এমন শান্তি আসলো চোর নাই ডাকাত নাই অন্যায় নাই রাহাজানি নাই নবীজি বলেছেন খাইরুল করুনি কর্মিন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ আমাদের পূর্বপুরুষরা অর্ধ দুনিয়াকে শাসন করেছেন এখন যে পশ্চিমারা আমাদেরকে বিভিন্ন জিনিস শেখায় আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান স্বার্থের জন্য ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে ধারণা দেয় পশ্চিমাদের গুলামি করে এমনকি বিপদে পড়লে পশ্চিমাদের কাছ থেকে গিয়ে বুদ্ধি ধার করে আনে কেউ যায় পশ্চিমে কেউ যায় উত্তরে কেউ যায় দক্ষিণে অথচ আমাদের পূর্বপুরুষরা তারা যখন কোরআন অনুযায়ী সব শাসন করেছেন পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন যেই পশ্চিমাদের গুলামির জিঞ্জিরে এখন মুসলমানরা আবদ্ধ আমাদের পূর্বপুরুষদের পায়ের সামনে গিয়ে এই পশ্চিমারা পদানত হয়ে থাকত কারণ তারা কোরআনকে তাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছিলেন আমরা আজ কোরআনকে রাখছি মসজিদে আর মাদ্রাসায় সমাজ রাষ্ট্র আমাদের মতো করে চালাইতেছি জন্য শান্তি আসবেও না যতদিন না আমরা কোরআনকে সব জায়গায় নিয়ে যেতে পারবো বলছিলাম এই পরকালীন ভয় হৃদয়ের মধ্যে থাকলে হৃদয়ে লালন করলে সমাজেও শান্তি আসে এবং পরকালীন ভয় সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের ভেতরে থাকলে তারাও অন্যায় অপকর্মে জড়ায় না মুশ্রিকরা কেয়ামতের মাঠে বলবে যদি সত্যি সত্যি মরার পরে আমাদেরকে জীবিত করে এখন হিসাব চাওয়া হয় তাহলে তো কলু তিলকে এটা হবে আমাদের জন্য ভয়াবহ লোকসানের একটা ব্যাপার কারণ আমরা তো পরকালকে বিশ্বাস করতাম না তারা বলতো এই কেয়ামতের ঘটনা কেমনে ঘটবে আল্লাহ তেরো এবং চোদ্দ সর্বশেষ দুটি আয়াত বলছি আল্লাহ বলেছেন আল্লাহর জন্য কেয়ামতের ঘটনা ঘটানো ব্যাপার না একটা আওয়াজ একটা ফুৎকার শুধু হবে তারপরে কেয়ামতের ঘটনা ঘটে যাবে কার হুকুমে আসতে বলবেন না কার হুকুমে কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ কোনো কিছু করতে হলে সময় লাগে না শুধু বলেন কোন কোন আল্লাহ বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যাবে যার হুকুমে তিনি কে এই যে আজকে সুরা নাজিয়াতের প্রথম চোদ্দটি আয়াতের তেলা তফসির আমরা শুনলাম এখান থেকে আমরা শিক্ষা নিব আমাদের এই জীবনটা আসল জীবন নয় এই জীবনের পরে আমাদের সবার আরেকটা জীবন আছে না নাই এটা হলো ইহকাল এরপরে শুরু হবে পরকাল ইহকাল আর পরকালের পার্থক্য হলো ইহকালীন জীবনের শুরু আছে শেষও আছে পরকালীন জীবনের শুরু আছে কিন্তু শেষ তাহলে এই দুনিয়ার জীবন আসল না নকল পরকালীন জীবনটা হলো আসল পরকালীন জীবনে আমরা যদি সফলতা চাই এই দুনিয়ার জীবনকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে কাজে লাগানোর দরকার আছে না নাই কাজে লাগাবো কেমনে নামাজ পড়ব আব্বা আম্মার খেদমত করব হারাম খাবো না কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক হারাম খায়া হারাম বডি নিয়ে নামাজ পড়লে রোজা রাখলে বাইতুল্লাহ গেলে কোনো আবাদত কবুল হবে না তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে হালাল খেতে হবে হারাম পথে যাওয়া যাবে সারা জীবন আল্লাহর গুলামির পথে চলতে হবে আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে আল্লাহমুখী কোরআনমুখী তাকুয়াভিত্তিক জীবনযাপন গঠন করতে হবে সবাই রাজি আছেন তো কারা কারা রাজি আছেন একটু হাত তোলে মাশাল মাশাল আল্লাহ সবাইকে তৌফিক দান করেন একটা ওয়াদা অন্তত করে যায় আমরা নামাজ ছাড়ব কারণ পরকালে সবার আগে কিসের হিসাব সবাই বলেন কিসের হিসাব আরেকটা ওয়াদা করে যাই হারাম খাবো না হারাম খাবো এই দুইটা ওয়াদা আজকের আলোচনা থেকে করা যাবে তো এই দুইটা জিনিস আপনার জীবনকে পরকালমুখী করে গঠন করতে সহযোগিতা করবে ইনশা আল্লাহ যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এর আলোকে জীবনে মানার তৌফিক দান করে